আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেক টুডে টুমোরো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে মূল্যবান কিছু শেয়ার করতে চলেছি তো আপনারা কিভাবে আপনাদের ফোনের ইন্টারনেটের গতি বাড়াতে পারেন সেটাই আজকে আপনাদেরকে দেখাব তো কিছু সেটিং করলেই আপনাদের ইন্টারনেটের গতি বেড়ে যাবে তা বাড়ানোর জন্য যে কোনো সিমই আপনি ব্যবহার করতে পারেন আপনাদের ফোনটা কারো ফোন দামি কারো ফোন কম কম দামি তো যে কোনো ফোনেই হোক সেটা ইন্টারনেট গতি বাড়িয়ে দিবে অনেক গুণে তো আপনারা আমার সাথেই থাকুন এবং বাকিটা ইন্টার পরে আমি দেখাবো প্রথমে আমরা সেটিংস অপশনে যাব সেটিংস অপশনে গিয়ে আমরা দেখব যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং বা মোবাইল নেটওয়ার্ক ওই অপশনে ক্লিক করলাম ক্লিক করে দেখব যে SIM card and mobile network আপনারা যে সিম কার্ড ব্যবহার করবেন সে সিম কার্ডই এখানে লেখা থাকবে আর আপনারা যে ডাটা ইউজ করবেন সেটা ডাটাটাও এখানে লেখা থাকবে যে গ্রামীণ বাংলা লিঙ্ক বা এয়ারটেল যেটাই ইউজ করেন তো দেখেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে ক্লিক করব হ্যাঁ ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার নেটওয়ার্কটা যেটাতে ডাটা দেওয়া আছে তো আমি ডাটা দিয়ে দেখাই হ্যাঁ ডাটা দিলাম তো এখানে ফোর জি পাচ্ছে তো এই ফোর জির আরও বেশি স্পিড বাড়ানোর জন্য যা করতে হবে সেটা একটা সেটিংয়ের মাধ্যমে যেহেতু দেখাতে চেয়েছি সেই সেটিংটা হলো যে আপনি যে সিমে স্পিডটা বাড়াবেন সে সিমে যাবেন তো গেলাম সিমে সিমে যাওয়ার পর এখানে দেখতে পাবো যে নিচে আসে আসবো আসার পর দেখতে পাবো যে অ্যাক্সেস পয়েন্ট নেমস যেটা হলো এপিএনস বলা হয় ঠিক আছে তো এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখব যে এখানে আমাদের বাংলা লিঙ্ক লেখা আছে বাংলা লিঙ্কের বিএল ওয়েব এটা এটা দিয়ে আমার নেটটা চলতেছে তো আমি যদি চাই যে নেটটা আরও স্পিড বাড়াবো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে কারো কারো নিউ ইএপিএন e লেখা আছে নিচে আবার কোনো কোনো ফোনে আবার লেখা আছে যে প্লাস চিহ্ন দেওয়া আছে আর কি লেখা নেই প্লাস চিহ্ন দেওয়া আছে তো সেক্ষেত্রে আমি প্লাস চিহ্নে ক্লিক করব প্লাস চিহ্নে ক্লিক করার পরে আমাকে এখন কি করতে হবে নেম দিতে হবে একটা তারপরে এপিএন দিতে হবে আরেকটা আমার সার্ভারের ঠিকানা দিতে হবে তো সেক্ষেত্রে একটা নেম দিব নেম হলো যে এরকম যে eight dot eight dot eight এটা হলো নেম ঠিক আছে তারপরে আমি দিব এপিএন অ্যাক্সেস পয়েন্ট নেমস যেটা ইন্টারনেটের একটা ঠিকানা তো eight dot eight dot eight dot four তারপর একটা স্পেস দিব তারপরে বড় হাতের জি দেব ঠিক আছে এটা হয়ে গেল ওকে দিলাম তারপরে এখন আমাদের সার্ভার দিতে হবে তো সার্ভার দিচ্ছি W W W dot Google dot com okay তো এখন এটা আমি সেভ দেব তো সেভ দেওয়ার জন্য এখানে থ্রি ডট আইকনে দিবেন তো সেভ দিলাম সেভ দেওয়ার পরে দেখেন যেখানে অপশনটা চলে আসছে তো আমি এখন ডাটাটা বিএল ওয়েব থেকে আমি যেটা সেটিং করলাম সেখানে দেব সেখানে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু স্পিড মানে নেটটা আবার চালু হলো আবার পুনরায় বন্ধ হয়ে আবার চালু হলো তো এখন আমরা এখন চেক করব যে আসলে কেমন স্পিড দেয় তো চেক করার জন্য ইউটিউবে যাব তো দেখুন আসলে কেমন স্পিড হয় আমি দেখাচ্ছি কেমন দেওয়ার সঙ্গে কেমন তাড়াতাড়ি কাজ করতেছে আসলে আগের থেকে নেটটা অনেক ফাস্ট হয়েছে এটাই দেখানোর দরকার ছিল তো দেখতে পেলেন তো আজকে এত সুন্দর একটা জিনিস দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হন তবে like comments share and subscribe করে আমার পাশেই থাকুন আল্লাহ হাফেজ